এ মটু দেখতে করে ডকরি ಡೊಕರಿಗಲ್ಲ নি ওই দাদা এ ডকরি কোনতে নি কে জানে এ আমা খেলে গালুস নি কো খাই অলপ এ মটু চোর আজু পালাম আইলি নে দাদা <laughs> no, no, no, no. आओ जू जू मोटू जू आओ चोर ना ना ले रखा तो चोर से बोले मार दे বড়াই চোর না তোর জিনিস দাঁড়িয়ে যায় তোর লেখা ছাড়াই করে আনলো তুই অলপ নিজের জিনিস উপরে দায়িত্ব রাখবার আছে কিনা নিলে চোর ধরে যাবে কি নাই কুন্দা বড়াই তুই তোর জিনিস নে তীর ডকরি boleh dentut dari motu oi dada eh dok ritain cu bisa jualin nih motu oi dada <laughs> no no no no <laughs>